নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা আগামী তিরিশে আগস্ট দু হাজার একুশ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী হচ্ছে রোহিণী নক্ষত্রে রোহিণী অর্থাৎ একটি গাভী এই নক্ষত্রে হওয়ার জন্য এই জন্মাষ্টমী একটি বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে শুভ জন্মাষ্টমীর পরবর্তী দিন থেকেই ছয় রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাতে চলেছে আর এই ভাগ্য চমকাবে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির জাতক ও জাতিকা এবং কোন কোন দিক থেকে তাদের ভাগ্য চমকাতে চলেছে আসুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি তার আগে জানিয়ে রাখি যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন অন্ততপক্ষে তারা একবার হলেও কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবার আর দেরি না করে আমি আপনাদের সেই ছয় রাশির জাতক ও জাতিকার নাম জানিয়ে রাখি যাদের উপর শ্রীকৃষ্ণের অশেষ কৃপা বর্ষিত হতে চলেছে শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে তিরিশে আগস্ট দু হাজার একুশ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী পড়েছে রোহিণী নক্ষত্রে কাজেই তিরিশে আগস্টের মধ্যরাত্রির পর থেকে ছয় রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রথম সৌভাগ্যশালী রাশি হল তুলা রাশি দীর্ঘদিন ধরে তুলা রাশির জাতক ও জাতিকারা যে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন এবার অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে আপনি নিজের দেহের সৌন্দর্যের ব্যাপারে যথেষ্ট সচেতন হয়ে উঠবে আপনার জীবনসাথীর অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে আর যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ আসবে নিশ্চিন্তে থাকুন আপনি যদি একটু কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকতে পারেন আপনার বিবাহ ঠিক হয়ে যাবে ভিডিওর শেষে আমি কিছু টোটকা জানাবো সেই টোটকা জন্মাষ্টমীর দিন করবেন তবে দেখবেন আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন আপনার দৈনন্দিন উপার্জন বৃদ্ধি পাবে চাকরিতে ইনকাম বাড়বে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল বৃশ্চিক রাশি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে নানা রকম অর্থনৈতিক কষ্টে নানা রকম মানসিক কষ্টে ভুগছেন সেই অর্থনৈতিক কষ্ট এবং মানসিক কষ্ট ধীরে ধীরে দূর হতে চলেছে কারণ আপনার উপর শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি পড়তে চলেছে আপনার দৈনন্দিন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে আপনি সঞ্চয় করতে পারছিলেন না এবার সঞ্চয় করবেন আপনার হাতের খরচ কমবে সন্তানের কারণে মানসিক যে দুশ্চিন্তায় ছিলেন সেই মানসিক দুশ্চিন্তা কমবে সন্তানের কাছ থেকে আপনি নানা ধরনের সুযোগ সুবিধা পেতে চলেছেন পরবর্তী ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পত্তিগত সমস্যা নিয়ে ভুগছেন সেই সম্পত্তিগত সমস্যা এবার দূরীভূত হবে এছাড়াও সন্তানকে নিয়ে যে মানসিক সমস্যা সেই মানসিক সমস্যা কমবে সন্তানের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে অবশ্যই আপনাকে এই বিষয়ে চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাও ধীরে ধীরে কমবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কাজেই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সময়টি যথেষ্ট শুভ আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন পরবর্তী সৌভাগ্যশালী রাশি হল মকর যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ভাগ্যের সাহায্য পাচ্ছিলেন না এবার আপনি ভাগ্যের সাহায্য পাবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মধ্যরাত্রির পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরবে আপনার দৈনন্দিন অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনার খরচ কমবে এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে যে মতভেদ ছিল সেই মতভেদ দূরীভূত হতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন এই সময় আপনি যদি চেষ্টা করেন তবে দেখবেন আপনি আপনার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং আপনি যদি সামান্য কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহ ঠিক হয়ে যাবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির কথা জানাবো তা হল মেষ রাশি যে সমস্ত মেষ রাশির জাতক ও জাতিকারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে আপনার দৈনন্দিন উপার্জন বৃদ্ধি পাবে আর যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও শ্রীকৃষ্ণের কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহ ঠিক হয়ে যাবে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর থেকে আপনারা দুপক্ষ বসে কথা বলুন দেখবেন বিবাহ ঠিক হয়ে যাবে এছাড়াও জীবনসাথীর শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে পরবর্তী এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কষ্টে ভুগছেন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পর থেকে এই অর্থনৈতিক কষ্ট দূর হতে শুরু হবে আপনার দৈনন্দিন অর্থ উপার্জন বৃদ্ধি পাবে যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও সন্তানের কাছ থেকে সুখ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন বা যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষত উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ শ্রীকৃষ্ণের কৃপা পড়তে চলেছে আপনার উপর আপনিও সৌভাগ্যশালী রাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা এবার ধীরে ধীরে কমতে শুরু হবে ধন্যবাদ